বসেছে মসজিদে পিছন থেকে লাঠি মেরেছে পিছন থেকে লাঠি মেরে ফেলে দিয়েছে মুসলমানদের ঘরগুলো পুড়িয়ে দিয়েছে মুসলমানদের দোকানগুলো পুড়িয়ে দিয়েছে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে এক তারা একের পর এক অন্যায় নির্যাতন নিপীড়ন সহ্য করতে করতে মাবুদকে বলেছে ও আমার পরবার দেগার তুমি কি আমাদের জন্য একজন অভিভাবক পাঠাবানা তুমি কি একজন অভিভাবক আমাদের জন্য দিবানা তুমি কি আমাদের জন্য একজন বিজ্ঞ নেতা পাঠাবা না আল্লাহর আল্লাহর কাছে দুয়া কবুল হওয়ার পরে একেবারে ভারত শেষ পর্যন্ত এমন জায়গায় হাত দিয়েছে এখন আর ভারত পিছনের জায়গা নেই জোরে বলা চাই না কথা ঠিক না ভোল আমরা এই ময়দান থেকে আমরা এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমাদের ইসলামের সরকার ইসলামের পক্ষে কথা বলে আমরা শুনি উনি তাহাজ্জত গুজার উনি মক্কায় যান মদিনায় যান অসংখ্য মানুষ মক্কা মদিনায় আওয়ামী লীগ থেকে যায় বিএনপি থেকে যায় এবারও সরকারিভাবে অনেক মানুষ হজে যাবেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি জানাতে চাই আমরা অনত বিলম্বে অন্যান্য মুসলিম রাষ্ট্র যেভাবে করে নিন্দা প্রস্তাব পাশ করেছে সংসদে আমরা দাবি জানাই আপনি একটু নবীর প্রেমে আমাদের আমাদের জন্য না আমাদের জন্য না টুপিওয়ালার জন্য না আপনি মদিনা জিয়ারাত গেছেন তারির জন্যে আপনি যে মক্কার জমিনে হেঁটেছেন উনি হেঁটেছেন তার জন্যে আমরা সংসদে ওয়ানতে বিলম্বে দেশের চোদ্দ কোটি মুসলমান দাবি জানাই আপনি সংসদে নিন্দা প্রস্তাব পাশ করুন যা ঠিক বললেন তা তো আমার মনে হয় জোরে বলেন কথা ঠিক না ভুল এ মুসলমান আওয়াজ হয় নাই জোরে বলেন ঠিক না ভুল সংসদে নিন্দা প্রস্তাব জানাতে হবে দাবি জানাই দাবি জানাই আমি মনে করব সামনে পদ্মা সেতু উদ্বোধন হবে আর ভারত সরকার এটা ষড়যন্ত্র করে এটা মনে হয় করেছে যাতে করে মুসলমানেরা তারা সংঘাতে লিপ্ত হয়ে যাবে এই সুযোগে কিছু করা যাবে আমার দেশের একটা হিন্দুর গায়ে আমরা হাত দেব না এ জোরে বলেন মুসলমান একটা মন্দিরের গায়ে হাত দেব না একটা গির্জায় হাত দেব না আমরা এদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই নিরাপদে একসঙ্গে থাকবো জোরে বলেন কথা ঠিক না ভুল আচ্ছা ভাইরা আমার সময় শেষ আজারি সাহেব এসে গেছেন একটু দাবি করব দাবিটা কি মানবেন আসতে বললেন কেন আমি যদি কোনো সময় আবার আসি কথা বলবো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ কিন্তু আমার বড় ভাই সাদিকুর রহমান আজারি উনি এসেছেন যখন আমি কথা বলে ওনার কষ্ট দেওয়াটাই বেয়াদবি উনি আবার রাত্রে ফিরে যাবেন ইনশা আল্লাহ আমিও ফিরে যাব আর এইসব যা দেখছেন না এটা আমার জন্য আসে নাই সব উনার জন্যেই আর একটা চালুও নেই দুই একটা থাকতে পারে দুই একটা থাকতে পারে এতগুলোর ভিতরে দুই একটা থাকা মানে না থাকাই চিন্তা করিছে ওইটাই করে নিয়ে চলে যাবানে এই জন্য ভাইরা আপনারা যারা মিডিয়া আসবেন এই কার্পণ্যতা পরিহার করবেন যখন কোনো মাহফিলে যাবেন দয়া করে আসলে আমাদেরটাও দেওয়ার চেষ্টা করেন আর যাদের মন ওই রকম নেই তারা গেটের বাইরে থাকবেন এখানে আসবেন না জোরে বলেন ঠিক না ভুল এ কাজ আদৌ করবে যারা করেছেন ধন্যবাদ আমাদেরটাও নিচ্ছেন তাদের ধন্যবাদ দেই আর যারা নেননি উদার মনের পরিচয় দেওয়ার চেষ্টা করেন ঠিক না কারণ এই মাহফিল তো সবার জন্য সাজানো হয়েছে এই মাহফিলে যদি উনি যদি প্রধান অতিথি হয় আর আমিও যদি হই তাহলে মাহফিল তো চলবে না তা যে কোনো একজন প্রধান অতিথি হবে যে কোনো একজন প্রধান বক্তা হবে যে কোনো একজন বিশেষ বক্তা হবে যে কোনো একজন সভাপতি হবে সবাই তো আর একসাথে হয় না জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল আজকে সাদিকর মারাজাই ভাই এখানে প্রধান অতিথি আমি আরেক জায়গায় প্রধান অতিথি হব উনি বড় মাপের মানুষ আল্লাহ তালা ওনাকে আরও বড় করে দিক ভাই তোমরা একটু সেই উদার মনের হও তোমরা সাদিক ভাইয়ের অনুসারী তোমরা উদার মনের হও আল্লাহ তালা কবুল করুক ভাইজান আজকের মাহফিলে আপনার আসতে পেরে খুশি না বেজার কারা কারা খুশি হন নাই হাত জাগান তো ওরে ইনারা বোঝে নাই কারণ নাট লাগাবে এক জায়গায় লাগায় আর এক জায়গায় লোকজন আব্বা যান আজকের ফিলে আপনারা আসতে পেরেছেন এজন্য খুশি কারা কারা হাত জাগান তো আচ্ছা খুশি না কারা কারা তারা হাত জাগান তো সবাই তাহলে খুশি আলহামদুলিল্লাহ আমার মতো আমার মতো এই ডাইনারটা উঁচু করেন তো সবাই ডাইনা উঁচু করেন তো নারাই তকবির বলে নারাই তকবির আরো জোরে নারাই তকবির আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলে আল্লাহ তোমার ঘর মসজিদ তোমার নবীর ঘর মাদ্রাসা তাফসিরুল কোরআন মাহফিলে এসে আমরা আল্লাহ এবং তোমার হাবিব আল্লাহ এবং তোমার হাবিবকে ভালোবাসতে চাই আমরা নবীর ভালোবাসা নিয়ে দুনিয়ায় থাকতে চাই বিদায় নিতে চাই নবীর সাহাবারা যেমন অর্থ দিয়েছেন জীবন দিয়েছেন ঘর ছেড়েছেন আমার মতো সবাই আল্লাহ হক করে ডাইনা তুচো করেন ডাইন হাত স্টেজে ডাইনা তুচো করেন সবাই এবার আল্লাহ আকবার